আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে মাইনিং করে যারা ইন আর্নিং জেনারেট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হতে চলেছে বা যারা আর্নিং করেছেন মাইনিং করে বা বিষয়টি ক্লিয়ার না অথবা মাইনিং জিনিসটি বুঝেন না বা পুরোপুরি ক্লিয়ার না তাদের জন্য এটি স্পেশাল ভিডিও হতে চলেছে সত্যি যদি আপনি ইনভেস্ট না করে বা কোনো রকম টাকা ইনভেস্ট না করে অথবা কোনো রকম জামালা বা পূর্বের অভিজ্ঞতা বা দক্ষতা ছাড়া আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই আমি স্পেশালি অনুরোধ জানাবো আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং ধরে ধরে আমি সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো সো দেরি না করে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে হয় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে thank you so much from the core of my heart এবং যদি আপনি প্লেলিস্টে ক্লিক করেন এখানে ফ্রিল্যান্সিং কেরিয়ার রিলেটেড অনেকগুলো লেটেস্ট ভিডিও পেয়ে যাবেন যেগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না পাশাপাশি আরও একটি অনুরোধ জানাবো আপনি আমার চ্যানেল আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে মেঘ মানে অনলাইন যেটি আমি সম্প্রতি খুলেছি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে যেখানে অনেক ইংলিশ কন্টেন্টগুলো আপলোড করা হচ্ছে এবং আপনি যদি লেটেস্ট ইনফরমেটিভ আর্নিং রিলেটেড অর্থাৎ মেক মানি অনলাইনের উপরে ধারাবাহিক ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন সো বক বক অনেক করেছি মূল আলোচনায় ফিরে আসা যাক অলরাইট আমি হাঁটি হাঁটি পাবা করে আজকের যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটি হচ্ছে একটি মাইনিং সাইট অর্থাৎ মাইনিং মানে হচ্ছে জাস্ট আপনি ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট করবেন ফ্রিতে অ্যাকাউন্ট করার পরে এই অ্যাকাউন্টে ফেলে রাখবেন কোনো কিছু করতে হবে না এবং সেই অ্যাকাউন্ট থেকে আপনি বিটিসি এর মাধ্যমে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন বিটিসি কি এবং কিভাবে বিটিসি এর মাধ্যমে বিকাশে পেমেন্ট নেবেন সেটি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে তবে আমি স্পেশালি অনুরোধ জানাবো আজকের ভিডিওটা দেখলে বিটিসি জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে সো আপনি প্রথমে আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটি এর মধ্যে যদি ক্লিক করেন তাহলে এই ধরনের ইন্টারভেস পাবেন এই ইন্টারভেসে আসার পরে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর বিটিসি অ্যাড্রেস এই বিটিসি অ্যাড্রেসটা কি কোথায় পাবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এটি এতটুকু থাক আমরা এখন চলে যাচ্ছি বিটকয়েনের মধ্যে আপনি যদি বিটকয়েন অ্যাড্রেস পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েন বেসে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে হবে এটি খুবই সোজা পান্তাবাতের মতো আপনি যদি ডাব্লিউ ডাব্লিউ মধ্যে কয়েন বেস ডট কম লিখে বা কয়েন বেস লিখে চার্জ দেন তাহলে অবশ্যই ইন্টারনেট ইন্টারফেস পাবেন এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন বিশেষ করে আপনার নেম এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস প্রোভাইড করার সাথে সাথে আপনি কয়েন বেস এর অ্যাকাউন্টটি করে ফেলতে পারবেন এই অ্যাকাউন্টটি করার পরে সরাসরি আপনি এই ইন্টারফেসটি খুঁজে পাবেন এই ইন্টারফেস আসার পরে এখানে যে ওয়ালেট দেখতে পাচ্ছেন ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে সরাসরি আপনি এই যে রিসিপি ক্লিক করবেন রিসিপি ক্লিক করার পরে এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এটি হচ্ছে আপনার বিটকয়েনের অ্যাড্রেস সো এটি কপি করবেন জাস্ট এই যে রাইট চিহ্ন হয়ে গেল কপি করার পরে সরাসরি এবার আপনি এখানে চলে আসবেন চলে আসার পরে জাস্ট একটু পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনার কাজ শেষ এবার একটু সিক্স ডিজিটের পিন নাম্বার দিবেন one two three four five six আমি বলে দিলাম আপনি আপনার সিক্রেট একটি পিন নাম্বার দিবেন আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখালাম সো স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন স্টার্ট মাইনিংয়ে ক্লিক করার পরে আপনার এই ফ্রি অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে সো অ্যাকাউন্টটি ইজিলি আপনি করে ফেলতে পারবেন যদি একবার না বুঝেন তাহলে আবার তো দেখার সুযোগ রয়েছে বারবার দেখুন again and again and over and over দেখুন আশা করি পান দাবাদের মতো ক্লিয়ার হয়ে যাবে সো এতটুকু করার পরে যে ইন্টারফেসটি আপনার সামনে হাজির হবে সেটি হচ্ছে এটি আমি ফ্রি অ্যাকাউন্ট করেছিলাম গত কিছুদিন আগে প্রায় নয় দিন আগে সো আমি এখানে বলে রাখা ভালো আমি এখানে এখান এখান থেকে একটি পেমেন্ট উইড্রো করে নিয়েছি আমি দেখি দেখেছি যে আসলে এই মাইনিং ওয়েবসাইটটি পেমেন্ট করে কি না যেহেতু এটি একবার পেমেন্ট আমাকে করেছে সুতরাং আপনি ট্রাস্ট নিয়ে কাজ শুরু করতে পারেন সুতরাং পিছনে ফেরার বা তাকানোর কোনো সুযোগ নেই আপনি যদি ফ্রিতে কোনো কিছু পান সেটি অবশ্যই লুফে নেবেন সেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সো এখানে দেখতে পাচ্ছেন প্রায় দুই চার পাঁচ নয় বিটিসি দেখা যাচ্ছে এবং এটি যদি আপনি মাইনিং করেন অর্থাৎ রিফ্রেশ করেন তাহলে কিন্তু এটির পয়েন্ট কিন্তু বিটিসি কিন্তু বেড়ে যাবে সো আপনি এখানে দেখতে পাবেন কিছুক্ষণ পরে দেখুন একুশ হয়ে গিয়েছে একটু পরে যদি আমি আবার রিফ্রেশ করি এখানে সাঁত্রিশ একুশ রয়েছে এবার আমি একটু রিফ্রেশ করছি আবার কিন্তু বেড়ে গিয়েছে একুশ থেকে চুয়াল্লিশ হয়েছে সো এইভাবে আপনি যদি একটু রিফ্রেশ করেন বা ওয়েবসাইটটিতে ঢুকে যদি একটু অ্যাকাউন্ট তৈরি করে রেখে দেন তাহলে অবশ্যই আলটিমেটলি কিন্তু অটোভাবে আপনার এই বিটিসিটা ইনক্রিজ হতে থাকবে তার মানে বাড়তে থাকবে এখানে আর বলে রাখা ভালো প্রায় আপনি দুই লক্ষ সাতশি হলে আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন সাতশি থেকে বিটিসি বিটিসি থেকে আপনি সেই অ্যামাউন্টটা এই কয়েন বেসের মাধ্যমে কয়েন বেসের মাধ্যমে আপনি আপনার বিকাশ এর মধ্যে নিয়ে আসতে পারবেন সো আমি এবার দেখাচ্ছি কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করলেন সেটি তো দেখলেন এবার আমি এখানে কিভাবে কাজ করবেন জাস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে যে কাজটি যে যেটি ফ্রি পাবেন সেটি আমি দেখাচ্ছি অর্থাৎ আপনি অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এখান থেকে তিনটি স্পিনিং গেম তার মানে তিনটি গেম ফ্রি পাবেন সেই গেমগুলো হচ্ছে আমি একটু দেখাচ্ছি সেটি হচ্ছে এটি এই যে আপনি যদি গেমে ক্লিক করেন সরাসরি আমি এই পেজ থেকে গেমে ক্লিক করার পরে সরাসরি আপনি তিনটি ফ্রি গেম পাবেন সো আমি এখানে ক্লিক করছি প্লেতে ক্লিক করছি প্লেতে ক্লিক করার পর দেখতে দেখুন congratulation you won zero point zero zero zero five BTC তার মানে এখানে আমি একটা করেছি আরও একটা করছি দেখুন আর একটা আর একটা পেয়েছি zero point zero zero zero five BTC close করে দিয়েছি জাস্ট আরেকটা ফ্রি আমাকে মাইনিং করার জন্য সুযোগ দিয়েছে সো অর্থাৎ প্রায় আমি টোটাল তিনটা পেয়েছি তিনটার অ্যাগেনেস্টে আমি যদি একটু রিফ্রেশ দেই রিফ্রেশ দেওয়ার পরে যদি আমি আবার হোম বাটনে ফিরে আসি হোমে আসার পরে আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখুন আমার কত হয়েছে সো দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে যে জাস্ট গেম খেলে যে আর্নিং করা যায় সত্যি আপনি বুঝতে পেরেছেন welcome to free mining dot co we got three free you got three free spin for registration অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে আপনি uh, এখানে থেকে এই গেমগুলো uh, খেলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এখানে কাজ করবেন সেটি এবার দেখলাম আমি আরেকটু রিফিউজ দিচ্ছি একটি লাস্টে হচ্ছে কি uh, একচল্লিশ বিশ সো আমি এটি আবার রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার পরে এটা বায়ান্ন হয়ে গেল একচল্লিশ বায়ান্ন আবার যদি রিফ্রেশ দেয় তাহলে কিন্তু এইভাবে আলটিমেটলি কিন্তু আপনার বিটিসিগুলো কাউন্ট হতে থাকবে এভাবে যদি আপনি প্রায় দু লক্ষ সাতশি আর্ন করেন আমি আর্ন করেছি প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার সাতোশি আমার আবার পঞ্চাশ হাজার হয়ে গেলে আমি কিন্তু এখান থেকে উইড্রো করে নিতে পারবো সোজা সাপটা একেবারেই এই বেস্ট এবং ট্রাস্টের একটি ওয়েবসাইট অর্থাৎ যারা নতুন আমি তাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করব ঘরে বসে না থেকে ফ্রাস্ট্রেশনে না বগে আমার চ্যানেলের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আপনি আপনার নিজের জীবনকে যদি পরিবর্তন করতে চান অর্থাৎ অনলাইন জগৎ থেকে যদি আর্নিং জেনারেট করতে চান কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই তাহলে আমার চ্যানেলের মধ্যে প্রায় ছয়শো এর উপরে ভিডিও দেওয়া রয়েছে কোনো না কোনো ভিডিও আপনাকে কিন্তু মুগ্ধ করবে বা আপনার কাজে লাগবে যে ভিডিও দেখলে আপনার নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন পজিটিভ পরিবর্তন সেই ভিডিও দেখে আপনি আপনার নিজের জীবনকে পরিবর্তন করুন ওয়েলকাম জানাই সো বন্ধুরা আমি মূল কথায় চলে আসি এই যে বিটিসি কিভাবে এখানে কালেকশন করবেন বা মাইনিং করে মাইনিং করবেন সেটি এবার দেখালাম এবার চলে আসি আরও কিছু জিনিস ইনফরমেশন দিচ্ছি এখানে উইড্র উইড্রোয়াল অ্যাড্রেস হচ্ছে কিন্তু এটি এটি কিন্তু কাজে লাগবে আপনাকে এটি কিন্তু যে কোনো একটি জায়গায় একটু সেভ করে রাখতে হবে সো আরেকটি আপনি যদি আপনার এই ওয়েবসাইটটিতে দীর্ঘদিন কাজ করার মন মানসিকতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে এটি আপগ্রেড করবেন আপগ্রেড করার পরে আপনি এখানে যে তাদের পেমেন্ট মেথডগুলো রয়েছে যে এখানে আপগ্রেড করার কতগুলো অপশন রয়েছে সেই অপশনগুলোতে অপশনগুলো টোটাল তিনটি সেটি আমি দেখাচ্ছি এই যে তিনটি অপশন রয়েছে প্রথমত হচ্ছে চারটি বেসিক স্টার্টার স্ট্যান্ডার্ড এবং এন্টারপ্রাইজ আপনি যদি zero point zero zero zero zero two BTC এখান থেকে আর্নিং জেনারেট করতে পারেন অর্থাৎ আমি আবার বলে দিচ্ছি আপনাকে আপনি যদি এখানে মিনিমাম দুই লক্ষ সাতাশি হয় তাহলে এখান থেকে কিন্তু আপনি উইড্রো দিতে পারবেন এই যে মিনিমাম অ্যামাউন্ট কিন্তু zero point zero zero two BTC zero point zero zero two BTC যখন আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তার মানে দুই লক্ষ সাতাশি তখন আপনার এই zero point zero zero two BTC হবে তা আমি আবার বলছি আপনি যখন এখানে এখানে ওয়ান ফাইভ লেখা রয়েছে এখানে ওয়ানের জায়গায় যদি এখানে টু চলে আসে তাহলে আপনি মনে করবেন দুই লক্ষ সাতাশি আপনার হয়ে গেছে আমার প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার সাতাশি হয়ে গিয়েছে এখন আপনি বাকিগুলো মাইনিং করে করে যদি দুই লক্ষ সাতাশি করে ফেলতে পারেন তাহলে আপনার টোটাল বিটিসি দাঁড়াবে zero point zero zero two BTC এখন আর মজার ব্যাপার হচ্ছে আপনি এই zero point zero zero two BTC দিয়ে সরাসরি তাদের অ্যাকাউন্টটি আপগ্রেড আপগ্রেড করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন zero point zero zero two BTC buy now এখন এটি আপগ্রেড করলে আপনার সুবিধা কি সেটি হচ্ছে আপনি তিনশো পঁয়ষট্টি দিন বা এক বছর তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং থ্রি পার্সেন্ট করে বেনিফিট বা এখান থেকে আর্নিং আপনি পার ডেতে পাবেন এবং প্রতিদিন আপনি এই বিটিসিটুকু ফ্রি পাবেন এবং ফার্স্টটা ফ্রি স্পিনিং পাচ্ছেন অর্থাৎ এক কথায় বলা যায় যদি আপনি এখানে ফ্রিতে কাজ করে বেসিক এই অপশনটি ক্রয় করেন বা কিনেন তাহলে অবশ্যই আপনি এখানে আরও বেশি আর্নিং জেনারেট করতে পারবেন অনুরূপভাবে যদি আপনি স্টার্টারে চলে যান তাহলে অবশ্যই স্টার্টারে নিতে হলে আপনাকে zero point zero one five BTC আপনার লাগবে এবং সেক্ষেত্রে এই অপরচুনিটিগুলো কিন্তু আপনি রিসিভ করতে পারবেন সাদরে এরপরে রয়েছে স্ট্যান্ডার্ড প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে zero point zero five BTC যদি আপনার থেকে থাকে বা জমা হয়ে কাজ করে করে বা মাইনিং করে আপনি এখান থেকে এই গ্রেটেস্ট অপরচুনিটিগুলো রিসিভ করে নিতে পারবেন সর্বশেষ হচ্ছে এন্টারপ্রাইজ এবং এন্টারপ্রাইজের মধ্যে যদি আপনি অংশগ্রহণ করতে চান বা বাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে zero point one five BTC আপনার এখানে খরচ করতে হবে সো এই অপরচুনিটিগুলো কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন সোজা কথায় বলা যায় এখানে ফ্রি অ্যাকাউন্ট করে একদিকে যেমন আপনি বিটিসি বা সাতোশি কনফার্ম করে নিতে পারছেন অপরদিকে আপনি আপনার সেই সাতোশিগুলো জমিয়ে জমিয়ে বা অনেকটা ব্যাংকে টাকা জমিয়ে বিরাট ধরনের কিছু করার মতো এখানে যে প্যাকেজগুলো রয়েছে প্যাকেজগুলো রিসিভ করে আপনি আপনার এগিয়ে যাওয়াটাকে আরও বেশি দ্রুত করতে পারেন ত্বরান্বিত করতে পারেন আশা করি বুঝতে পেরেছি অলরাইট এবার শেয়ার করছি কিভাবে বিটিসি থেকে ইউএসডিতে কনভার্ট করে নেবেন আপনি যে ফ্রি মাইনিং থেকে পয়েন্টগুলো পাবেন বা বিটিসিগুলো পাবেন সেটি কিভাবে ইউএসডিতে নেবেন সেটি দেখাচ্ছি আপনি আমি সরাসরি গুগলে চার্জ দিয়েছি বিটিসি টু ইউএসডি সো এখানে অলরেডি কিন্তু হিসাব লেখাই আছে যে এক বিটকয়েন মানে হচ্ছে প্রায় নয় হাজার ছেষট্টি পয়েন্ট ফোর এইট সেন্টের মতো প্রায় নয় হাজার ছেষট্টি ইউনাইটেড স্টেট বা ইউএসডি এর মতো তার মানে ডলারের মতো তাহলে আপনি চিন্তা করুন তো সে বিটকয়েনগুলোকে যদি আপনি ইউএসডিতে কনভার্ট করেন কি অবস্থা হয় আশা করি আপনি এই হিসাবটা দেখেই বুঝতে পারবেন যে মাইনিং করে যে ইনকামটা হবে সেটি ফ্রিতে এবং সেই ফ্রি ইনকামটা আপনি খুব সহজেই কিভাবে আপনার পকেটে নিয়ে আসবেন সেটি আমি পরবর্তী পরবর্তী আরও একটি ভিডিও থাকবে এই ফ্রি মাইনিং ডট সিও এর উপরে এবং সেই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এখান থেকে উইড্রোটা নিতে হয় এবং সহজে আপনি সেটি পকেটে নিয়ে আসবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন ও বলতে ভুলে গিয়েছি আরেকটি কথা না বললে নয় সেটি হচ্ছে আগেই বলেছি আপনি যদি আমার নতুন চ্যানেল মেক মানি অনলাইনকে সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে ইংলিশ কন্টেন্ট পেয়ে নিজেকে আরও আপগ্রেড করে নিতে পারেন সো ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care